সবাই মানুষ প্রত্যেকটা মানুষ আদম সন্তানই কিন্তু রক্ত মাংসের তৈরি কিন্তু একদল জান্নাতি একদল জাহান্নামি পার্থক্যটা কিসের শুধুমাত্র ইমানের যারা ইমানদার তারা জান্নাতি আর যারা ইমানদার নয় তারা জাহান্নামি এই জন্যই ইমানটা বড় একটা নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে যে ইমানদার করেছেন এজন্য হাজার শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো ইমান আসলে কিছু গবেষণার বিষয় যে আমরা ইমান কিসে আনবো কার প্রতি ইমান আনবো এবং সেই দিক নির্দেশনাগুলো আমরা থেকে নেব এ ব্যাপারে পবিত্র কোরআন মাজিদের সুরানিস একশো ছত্রিশ নম্বর আয়াত আল্লাপাক বলছেন আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি হে মুমিনগণ তোমরা ইমান আনো আল্লাহর প্রতি তার রাসুলের প্রতি এবং সেই কিতাবের প্রতি যা তিনি তার রাসুলের উপরে নাজিল করেছেন এবং সেই কিতাবের প্রতি যা তিনি পূর্বে নাজিল করেছেন আর যে আল্লাহ ও তার ফেরেস্তাগণ তার কিতাব সমূহ তার রাসুলগণ এবং শেষ দিনকে অস্বীকার করবে সে ঘোর বিভ্রান্তিতে পতিত হবে তাহলে এখানে বোঝা গেল যে ইমানের মূল স্তম্ভ মোটামুটি ছয়টি মূল খুঁটি মোটামুটি ছয়টি সেটা হলো আল্লাহর প্রতি ইমান ফেরেস্তাদের প্রতি ইমান মহান আল্লাহ প্রেরিত গ্রন্থ সময়ের প্রতি ইমান রাসুলগণের প্রতি ইমান আখেরাতের প্রতি ইমান তাকদিরের প্রতি ইমান এভাবে ছয়টা বিষয়ের প্রতি আমাদেরকে ইমান নিয়ে আসতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে অন্তরের বিশ্বাস মৌখিক স্বীকৃতি এবং আমল দ্বারা তার বাস্তবায়ন এইভাবে যদি আমরা ইমানের স্বীকৃতি দিতে পারি তাহলে আমরা মূলত ইমানদার হব মোমেন হব এবং জান্নাতের অধিবাসী হতে পারব তো ইমানের যে ছয়টি স্তম্ভ এগুলোকে বিনা বাক্যে শর্তহীনভাবে বিনা বাক্যে এবং শর্তহীনভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে প্রত্যেক মুসলিমের জন্য এই বিশ্বাস করাটা অবশ্য কর্তব্য এবং একেবারেই অপরিহার্য এই খুঁটি সময়ের কোন একটির উপর ইমানের ক্ষেত্রে সমস্যা হলে সে মমিন বা মুসলিম থাকবে না কোরআন কারিমের বিভিন্ন আয়াতে এবং নবী সাল্লা সাল্লামের অনেক সহি হাদিসে খুঁটি সময়ের বর্ণনা রয়েছে যেটা এই আয়াতের মধ্যে আছে আল্লাপাক বললেন যে হে ইমানদারগণ মানে ইমানদারগণকে ডাক দিয়ে বলছেন আমরা তো ইমান এনেছি আল্লাহকে তো বিশ্বাস করি আল্লাহকে মানি রাসুলকে মানি পরকালকে মানি তারপরও আল্লাহ পাক এই মোমেনদেরকে ইমানদারগণকে ফের ডাক দিয়ে বলতেছেন যে হে ইমানদারগণ হে মোমেনগণ তোমরা কি করো ইমান আনো আল্লাহর প্রতি এই ছয়টা বিষয়ের কথা বলা হচ্ছে বারবার তার রাসুলের প্রতি অল কিতাবিল্লাজি নাসালা আল্লাহ রাসুলিহি এবং সেই কিতাবের প্রতি যা তার রাসুলের প্রতি অবতীর্ণ করা হয়েছে অল কিতাবিল্লাজি আন্দালা মেন কাবলু এবং ওই কিতাবের প্রতি যা পূর্ববর্তী নবী রাসুলদের প্রতি অবতীর্ণ করা হয়েছে এরপর আল্লাপাক বলছেন কেউ যদি এই কয়েকটি জিনিসের প্রতি ইমান না নেয় না আসে না নিয়ে আসে তাহলে তার পরিণতি কি হবে সেই ব্যাপারে আল্লাপাক বলছেন অবাই ইয়াকুর বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান নিয়ে এসে আল্লাহর প্রতি ইমান না নিয়ে বরঞ্চ তাকে কুপুরি করে আল্লাহকে অবিশ্বাস করে নাস্তিক সাজে এবং আর কাকে মালায়িকাতি ফেরেস্তা মন্ডলীকেও যদি তারা অস্বীকার করে অকুতুবি তার কিতাবকে তার রসুলকে এবং কিয়ামত দিবসকে তাহলে আল্লাহ পাক বলছেন ফাঁকা তো জল্লা জালালাম বাইদা তার সে ঘোর বিভ্রান্তিতে পতিত হবে স্পষ্ট বিভ্রান্তি স্পষ্ট পথভ্রষ্টের মধ্যে সে পড়ে যাবে অতএব এই কয়েকটি বিষয়ের প্রতি ইমান নিয়ে আসা একজন মমিনের জন্য একজন মুসলিমের জন্য একেবারে অপরিহার্য কর্তব্য এটার মধ্যে যদি সামান্যতম সন্দেহ পোষণ কেউ করে অথবা অলসতা করে কোনোটাকে অস্বীকার করে তাহলে সে স্পষ্ট জাহান নামের জাহান নামে চলে যাবে হাদিসে জিবরিলে ইমানের ছয়টি রোকন সম্পর্কে সুস্পষ্ট এবং ধারাবাহিকভাবে বর্ণা এসেছে হাদিসে জিবরিল নামে একটা হাদিস আছে সেই হাদিসের মধ্যে এই ইমানের ছয়টি রকুন সম্পর্কে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে হাদিসটি হলো আন উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ও ওয়াজা কাপ্পাই আলা কাপ্পাকে যাইহে ও কালাইয়া মোহাম্মদু আখ বেরিনি আনিল ইসলাম ফকাল রাসুল্লাহ সাল্লাহ সাল্লামা আল ইসলাম ও আন্তা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই হাদিসের দুইটির মধ্যে মূলত ইমানের ছয়টি রোকন পরিষ্কার এবং স্বচ্ছভাবে তুলে ধরা হয়েছে যেটা উম্মতে মোহাম্মদীকে শিক্ষা দেওয়ার জন্যই মূলত নিয়ে আসা নিয়ে আসা হয়েছে আল্লাহ আল্লাহ রবুল্লা আলমী তার নবীকে নবীর মাধ্যমে জিব্রাইলের মাধ্যমে মারফতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন অর্থাৎ উমার ইবনুল খাত্তাব রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা আমরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট উপস্থিত ছিলাম এমন সময় এক ব্যক্তি আমাদের সামনে আবির্ভূত হল উমার ইবনুল খাতাব দ্বিতীয় খলিফা উমার ইবনুল খাতাব বলছেন যে আমরা এক সময় রাসুল সাল্লামের নিকটে উপস্থিত ছিলাম এমন সময় একজন ব্যক্তি আমাদের সামনে উপস্থিত হলো তার পরনের কাপড় চোপড় ছিল ধবধবে সাদা যে লোকটা আসলো তার পরনের কাপড় ছিল ধবধবে সাদা এবং মাথার চুলগুলো মিশমিশে কালো সফর করে আসার কোনো চিহ্ন তার মধ্যে দেখা যাচ্ছিল না অর্থাৎ লোকটা যে সফর থেকে ফিরে আসছে তাও কিন্তু তার মধ্যে কোনো চিহ্ন ভিন্ন দেখা যাচ্ছিল না আমাদের কেউ তাকে চিনও না অবশেষে সে নবী সাল্লা সাল্লামের সামনে বসলো সে তার হাঁটুদয় নবী সাল্লা সাল্লামের হাঁটুদয়ের সাথে মিলিয়ে দিল অর্থাৎ সে আল্লাহ রাসুলের সামনে বসে পড়ল এবং তার নিজের হাঁটুকে আল্লাহ রাসুলের হাঁটুর সাথে মিলিয়ে দিলেন অর্থাৎ একবার সামনাসামনি বসিয়ে পড়লেন এবং দুই হাতের তালু তার উরুর উপর রাখলো দুই হাতের তালু আল্লাহ রাসুলের উরুর উপরে রেখে দিলেন অথবা নিজের উরুর উপরে রেখে দিলেন এবং বললেন যে হে মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাকে ইসলাম সম্বন্ধে বলুন এই ব্যক্তি আল্লাহ রসুলকে লক্ষ্য করে বলছে যে আল্লাহ হে মোহাম্মদ আমাকে আপনি ইসলাম সম্বন্ধে বলুন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ সারা প্রকৃতপক্ষে কোনো ইলা নেই তাহলে ইসলামটা হচ্ছে এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ সারা কোনো মাবুদ নাই এই জন্যই কোনো অমুসলিম যদি মুসলিম হয় তাহলে অজু গোসলের পরে তাকে এই সাক্ষ্য দিতে হবে যে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা ইসলাম এবং মোহাম্মদ আল্লাহ রাসুল ও আন্না মোহাম্মদ আর রাসুল উল্লাহ সালাদ কায়েম করবে জাকাত দান করবে রমাজানের শ্যাম পালন করবে এবং যদি পথ অতিক্রম করার সমর্থ হয় তাহলে তখন বাইতুল্লাহ হস করবে সে বলল আপনি সত্যই বলেছেন এই লোকটি তখন আল্লাহ রাসুলকে বলছে যে হ্যাঁ হে মোহাম্মদ আপনি সত্যই বলেছেন বর্ণনাকারী উমার রাজা আল্লাহ আনহু বলেন আমরা তার কথা শুনে আশ্চর্যান্বিত হলাম কেননা সে অজ্ঞের ন্যায় প্রশ্ন করছে আর বিজ্ঞের ন্যায় সমর্থন করছে আদিসের সরাসরি ভাষা এটা উমার ইবনুল খাত্তাব তিনি আশ্চর্য হলেন যে এই লোকটা অজ্ঞের মতন প্রশ্ন করলো আর বলছে আপনি সাদাকটা আপনি সত্যই বলেছেন তা বিজ্ঞ লোকের মতো তিনি সমর্থন করলেন এরপর সে বলল আমাকে ইমান সম্পর্কে বলুন কালা আল্লাহ ইয়াস কালা ইমান এরপরে এই ব্যক্তি আল্লাহ নবীকে বললেন যে ঠিক আছে ইসলাম সম্পর্কে বললাম বুঝলাম এখন আপনার আপনি আমাকে ইমান সম্পর্কে জানান বললেন হচ্ছে তুমি আল্লাহ তার ফেরেস্তাকুল তার কিতাবসমূহ তার প্রেরিত নবীগণ ও শেষ দিনের উপর ইমান রাখবে আল্লাহ রসুলাম আল্লাহ রসুলাম তাকে বললেন যে ইমান হচ্ছে যে তুমি আল্লাহ তার ফেরেস্তাকুল তার কিতাবসমূহ তার প্রেরিত নবী এবং শেষ দিনের উপর ইমান রাখবে এবং তুমি তাকদি ও এর ভালো ও মন্দের প্রতি ইমান রাখবে অর্থাৎ ছয়টা জিনিসের কথা বললাম যে এই কথার প্রতি তুমি বিশ্বাস স্থাপন করবে আর এটাই হলো ইমান সহি বুকারি সহি মুসলিম যে এই হাদিসের মধ্যে মূলত ইমান সম্পর্কে আলোচনা করা হয়েছে যে এই ছয়টা বিষয়ের প্রতি যদি আমাদের ইমান থাকে তাহলেই আমরা মূলত ইমানদার মুসলিম এবং জান্নাতের আশা করতে পারি কিন্তু যদি এই ছয়টি বিষয়ের প্রতি কোনো ব্যক্তির সন্দেহ থাকে তাহলে হয়তো আল্লাহকে বিশ্বাস করলো রাসুলকে বিশ্বাস করলো না কিয়ামতকে বিশ্বাস ফেরেস্তাকে বিশ্বাস করলো না অথবা পূর্ববর্তী নবী রাসুলকে বিশ্বাস করলো না কিতাব সঙ্গের প্রতি বিশ্বাস স্থাপন করলো না তাহলে আল্লাহর ভাষায় ফাঁকা জাল্লা জালালাম গাইদা তাহলে সে স্পষ্ট বিভ্রান্তিতে পরিণত হলো এখন আসুন আমরা এই যে ছয়টি বিষয়ের প্রতি ইমান আনব যেহেতু আজকের খুদবার বিষয়বস্তু হলো আর কানুল ইমান ইমানের খুঁটি সমূহ এই ছয়টি হলো মূলত ইমানের খুঁটি এই ছয়টি খুঁটি এই ছয়টি বিষয়কে যদি আমরা ঠিকঠাক ভাবে প্রতিপালন করতে না পারি বিশ্বাস স্থাপন করতে না পারি তাহলে আমাদের ইমানের মধ্যে ঘাটতি এসে যাবে তার প্রথমটাই হলো মহান আল্লাহর প্রতি ইমান আল ইমান মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা তো মহান আল্লাহর প্রতি ইমান চারটা বিষয়কে অন্তর্ভুক্ত করে আল্লাহকে আমরা কিভাবে ইমান রাখবো আল্লাহকে কিভাবে বিশ্বাস করব। এক্ষেত্রে বলা হচ্ছে যে মহান আল্লাহর প্রতি ইমান চারটি বিষয়কে অন্তর্ভুক্ত করে অর্থাৎ চার ভাবে আমরা আল্লাহকে বিশ্বাস স্থাপন করতে পারি মহান আল্লাহর অস্তিত্বে বিশ্বাস মহান আল্লাহর ক্ষমতায় বিশ্বাস একমাত্র মাবুদ হিসেবে মহান আল্লাহর ওপর বিশ্বাস এবং মহান আল্লাহর নাম এবং গুণাবলীতে বিশ্বাস আমরা প্রথমেই আলোচনা করব মহান আল্লাহর অস্তিত্বে বিশ্বাস মহান আল্লাহটা কেমন তার অস্তিত্বটা কোথায় কিভাবে তাকে আমরা বিশ্বাস করব না দেখে আমাদেরকে তাকে বিশ্বাস স্থাপন করতে হবে মহান আল্লাহর অস্তিত্ব বিভিন্ন মাধ্যমে বোঝা যায় আসলে আল্লাহ পাকের আল্লাহ পাকের প্রতি ইমান আনাটা হলো ইমানের প্রথম খুঁটি ইমানের প্রথম খুঁটি তো তাকে আমরা কিভাবে ইমান নিয়ে আসবো কিভাবে তাকে বুঝবো মূলত আল্লাহর অস্তিত্ব বিভিন্ন মাধ্যমে বোঝা যায় আল্লাহ পাকের অস্তিত্বটা কি বিভিন্নভাবে আমরা বুঝতে পারি প্রথমটাই হলো ফিতরাতের মাধ্যমে মহান আল্লাহ পাকের প্রতি ইমানটা প্রথমে আমরা ফেতরাতের মাধ্যমে বুঝতে পারি প্রত্যেক মাকলুককে মহান আল্লাহ ইমানের ফেতরাত যে সৃষ্টি করেছেন যত মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করবে কিয়ামত পর্যন্ত হাদিসের ভাষায় প্রত্যেকটা শিশু সন্তানই এই ফেতরাত নিয়ে জন্মগ্রহণ করে থাকে মানে ইসলাম নিয়ে ইমান নিয়ে সে জন্মগ্রহণ করে থাকে প্রত্যেক সৃষ্টি তার সৃষ্টিকর্তাকে স্বীকার করে এই জন্য বলা হচ্ছে যে ফেতরাতের মাধ্যমে আল্লাহ পাককে আমরা বিশ্বাস স্থাপন করতে পারি পরবর্তীতে শিরকের বা কুপুরের প্রভাব তাকে মুশ্রিক বা কাপির বানিয়ে দেয় যদিও প্রত্যেকটা মানুষ ফিতরাতের উপর জন্মগ্রহণ করেন ফিতরাত মানে হলো ইসলাম গ্রহণের শক্তি এবং সমর্থ নিয়ে সে জন্মগ্রহণ করে থাকে এবং আল্লাহকে সে বিশ্বাস করে কিন্তু পরবর্তীতে শিব বা কুকুরের কবলে পড়ে ওই শিশু সন্তানটা বা ওই মানব জাতিটা কি করে আল্লাহকে অস্বীকার করে বসে আবু হুরাইরাজু হতে বর্ণিত হাদিসে এসেছে তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মামিন মাউলুদিন ইল্লা বলছেন যে প্রত্যেক নবজাতকই ফিতরাতের উপর জন্ম লাভ করে অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি নাসারা বা মাজুসি অর্থাৎ অগ্নি পূজারী রূপে গড়ে তোলে সহি বুখারী এভাবে দেখা যাচ্ছে যে মহান আল্লাহর অস্তিত্ব বিভিন্ন মাধ্যমে বোঝা যায় তার মধ্যে একটা হলো ফিতরাত অর্থাৎ প্রত্যেকটা সন্তানই হাদিসের ভাষায় ফেতরাতের মাধ্যমে জন্মগ্রহণ করে ফেতরাতের ওপর জন্মগ্রহণ করে অর্থাৎ ফেতরাত অর্থ হলো সে মুসলিম হয়ে জন্মগ্রহণ করে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নিয়ে সে জন্মগ্রহণ করে কিন্তু পরবর্তীতে তার পিতামাতা বা তার পরিবেশ বা সমাজ বা রাষ্ট্র তাকে ইহুদি নাসারা বা মূর্তি পূজক বা অগ্নি পূজক করে গড়ে তোলে দুই হলো আকলের মাধ্যমে আমরা আল্লাহ পাককে বিশ্বাস স্থাপন করতে পারি যেহেতু ইমানের প্রথম কুটি হলো আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করা মানুষের আকল এ স্বীকৃতি দেয় যে প্রত্যেকটি মাকলুক বা সৃষ্টির জন্য অবশ্যই সৃষ্টিকর্তা রয়েছে প্রত্যেকটা মানুষের আকল বা বিবেক রয়েছে এই আকলের মাধ্যমেও কিন্তু আমরা আল্লাহ পাকের অস্তিত্ব খুঁজে পেতে পারি এবং আকলের মাধ্যমে অস্তিত্ব খুঁজে পেয়ে মূলত আমরা আল্লাহ পাককে বিশ্বাস করবো তাই বলা হচ্ছে যে মানুষের আকল এ স্বীকৃতি দেয় যে প্রত্যেকটি মাখলুক বা সৃষ্টির জন্য অবশ্যই সৃষ্টিকর্তা রয়েছে অর্থাৎ প্রত্যেকটা মাখলুকই এই প্রত্যেকটা মাখলুক বা সৃষ্টির জন্য অবশ্যই সৃষ্টিকর্তা রয়েছে এ কথাটা নিজেদের আকল বা জ্ঞান বিবেক স্বীকৃতি দিয়ে থাকে কারণ হলো কোন সৃষ্টি নিজে নিজে সৃষ্টি হতে পারে না কেউ যদি মনে করে যে মানুষ এমনিতে সৃষ্টি হয়েছে পাহাড় এমনিতে সৃষ্টি হয়েছে সূর্য এমনিতে সৃষ্টি হয়েছে এটা ন্যাচারাল পুকুরটা এমনিতে সৃষ্টি হয়েছে একটা টিউবওয়েল এমনিতে বসানো হয়েছে বিদ্যুৎ এমনিতে সৃষ্টি হয়েছে এটা কিন্তু কেউ বিশ্বাস করবে না অবশ্যই প্রত্যেকটা মাকলুকের খালেক একজন সৃষ্টিকর্তা রয়েছে কেউ নিজে নিজে সৃষ্টি হতে পারে না মহান আল্লাহ পাক বলেন এই জন্য বলা হচ্ছে আকলের মাধ্যমে আমরা কি করতে পারি আল্লাহ পাকের অস্তিত্বকে খুঁজে পেতে পারি আল্লাপাক বলছেন যে আম কুমেন গায়ে সাইয়েন আম হুমুল খালিকুন তারা কি স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়েছে নাকি না তারাই স্রষ্টা তারা কি স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়েছে না তারাই স্রষ্টা আল্লাহ পাক বলছেন না বাল খালিকুন যে তারা কি স্রষ্টা ছাড়া এমনিতে সৃষ্টি হলো নাকি তারা নিজেরাই স্রষ্টা অবশ্যই কিন্তু তারা কেউ নিজেরা স্রষ্টা অর্থাৎ মানব জাতি কেউ স্রষ্টা নয় সৃষ্টিকারী নয় তারা স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়নি অথবা তারা নিজেরাই স্রষ্টা সাজতে পারে না অবশ্যই এই সৃষ্টির মাখলুকের সৃষ্ট জাতির প্রাণীর একটা কি সৃষ্টিকর্তা রয়েছেন আর এই সৃষ্টিকর্তা যিনি তিনি হলেন মহান আল্লাহ হাদিসে এসেছে হাদিসে এসেছে জুবাইর ইবনে মুতিম জুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু আনহু যখন রাসুল্লাহ সাল্লামকে সুরাতুর তেলাওয়াত করতে শুনলেন যখন এই আয়াত পর্যন্ত পৌঁছলেন জুবাইর ইবনে মুতিম একজন বিখ্যাত জলিলুল কদর সাহাবি তিনি আল্লাহ কে এই সুরাতুরের এই আয়াত যখন পড়তে শুনলেন যখন তিনি পড়লেন এই তুরের এটা আয়াত যে আম খুলেকুম মিন গাইরে সাইয়ে নাম হুমুল খালিকুন তারা কি স্রষ্টা সারা সৃষ্টি হয়েছে না তারাই স্রষ্টা স্রষ্টা কি এরা কি স্রষ্টা সারাই সৃষ্টি হয়েছে আমরা কি স্রষ্টা বা সৃষ্টিকর্তা সারাই পৃথিবীতে আসছি আল্লাহ কোন হুকুম লাগেনি অবশ্যই আল্লাহ হুকুম লেগেছে আল্লাহ প্রশ্ন করতেছেন যে নাকি তারাই স্রষ্টা অর্থাৎ মানুষ তোমরাই কি স্রষ্টা অবশ্যই আমার মানুষের স্রষ্টা নই তো এই আয়াত যখন তিনি পড়ে ফেললেন আল্লাহ নবী যখন পড়ে ফেললেন তখন জুবাইর ইবনে মতিম রাজা আল্লাহ আনহু মহান আল্লাহর সন্ধান পেয়ে গেলেন জোয়ার ইবনে বললেন যে এই আয়াতের মধ্যেই আল্লাহ পাকে সন্ধান আমি পেয়ে যাচ্ছি তিনি জুবাই বললেন সামিতুল নবী সাল্লা সাল্লামা ইয়াকরাউফিল মাগরিবে মৃত্যুর ও জালিকা আওয়ালু মা ওয়াকার আল ইমানু ফি অর্থাৎ আমি নবী সাল্লাহ সাল্লামকে মাগরিবের সালাতে সুরাত তুর পড়তে শুনেছি এ ঘটনা থেকেই সর্বপ্রথম ইমাম ইমান আমার অন্তরে স্থান করে নেয় অর্থাৎ এই যেহেতু তারা আরব ভাষাভাষী তারা যে ভাবে তারা কোরআন বোঝে আরব আরবীয় শব্দ বলে বোঝে এই বোঝার প্রেক্ষিতেই জুবাই মতিম তিনি জুবাইর ইবনে মতিম আল্লাহ রাসুল ইসলাম তুর পড়ার সঙ্গে সঙ্গে এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে তিনি অনুধাবন করলেন যে এইখানেই আমার স্রষ্টার সন্ধান আমি পাচ্ছি এখানে তার ইমানটা আরো বৃদ্ধি হয়ে গিয়েছিল এই জন্য বলা হচ্ছে যে আকলের মাধ্যমে সাধারণত মানুষ তার স্রষ্টাকে খুঁজে পাবে এটাই হলো ইমানের প্রথম খুঁটি যে আল্লাহ তালাকে বিশ্বাস করতে হবে এমনিতে আমরা সাধারণভাবেও যদি জিজ্ঞাসা করি যে এই পৃথিবীটা এমনিতেই নড়াচড়া করছে না সূর্য এমনিতেই ওঠে না এমনিতেই চলে যায় না এমনিতে ডুবে যায় না এমনিতে চাঁদ ওঠে না তারা ওঠে না রাত হয় না দিন হয় না অবশ্যই আর সৃষ্টিকর্তা একজন আসেন তো এগুলোর যিনি সৃষ্টিকর্তা যিনি অসংখ্য নিয়ামত দ্বারা মানব জাতিকে মানব জাতি সহ ওটা পৃথিবীর প্রত্যেকটি প্রাণীকে খাবারের জোগাড় দিচ্ছেন রিজিকের ব্যবস্থা করতেছেন তিনি হলেন একমাত্র আমাদের আল্লাহ যিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা তাকে বিশ্বাস স্থাপন করা এই আল্লাহকে যদি আমরা বিশ্বাস স্থাপন করতে না পারি ইমানের এই প্রথম খুঁটি আল্লাহকে যদি আমরা বিশ্বাস স্থাপন করতে না পারি মনে প্রাণে গ্রহণ করতে না পারি তাহলে অবশ্যই আমাদের একটা ক্ষতি আমাদের মধ্যে একটা ক্ষতি আমাদের উপরে আসবে সেটা হলো কিয়ামতের দিবসে পরকালীন জীবনে যে আল্লাহকে অবিশ্বাস করার কারণে আমাদেরকে জাহান নামের আগুনে জ্বলতে হবে সম্মানিত উপস্থিতি আসমানি কিতাব এবং নবী রাসুলগণের মাধ্যমে আল্লাহকে যে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ যে ইমানের প্রথম খুঁটি এটা নবী রাসুল গণের মাধ্যমেও কিন্তু আমরা বুঝতে পারি তার কারণ যতগুলো নবী রাসুল আসছেন প্রত্যেকটা নবী রাসুলে কিন্তু মানব জাতিকে এই খবরই দিয়ে গেছেন যে তোমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ পাক তার হুকুম মেনে চলা তোমাদের জন্য খরচ মহান আল্লাহ যুগে যুগে অনেক নবী রাসুল আল্লাহ সাল্লাম এবং তাদের সাথে অনেক আসমানি কিতাব অবতীর্ণ করেছেন তারা পৃথিবীর মানুষকে মহান আল্লাহ সম্পর্কে যে সংবাদ দিয়েছেন তা মানুষের বাস্তব জীবনের সাথে সরাসরি জড়িত তাহলে আসমানি কিতাব এবং নবী আসলগণের মাধ্যমেও আমরা আল্লাহ পাককে বিশ্বাস করতে পারি মানে প্রত্যেকটা নবীর রাসুলই কিন্তু আমাদেরকে এবং আসমানি কিতাবের মধ্যে এই খবরই দেওয়া হয়েছে যে আল্লাহ বলে একজন ক্ষমতাশীল একজন পৃথিবীর ধারক বাহক একজন সৃষ্টিকর্তা রয়েছেন যাকে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে চার হলো অনুভূতির মাধ্যমে আল্লাহকে বিশ্বাস স্থাপন করা অনুভূতির মাধ্যমেও আমরা আল্লাহ পাককে বিশ্বাস স্থাপন করতে পারি যেটা ইমানের প্রথম খুঁটি যেমন আমরা যখন দোয়া করি আমাদের দোয়া কবুল হয় বিপদগ্রস্ত হলে সাহায্য আসে যা আমরা সরাসরি দেখি তাহলে কে দোয়া কবুল করেন যখন অতিবৃষ্টি শুরু হয়ে যায় যখন খরা শুরু হয়ে যায় যখন বৃষ্টি হয় না তখন আমরা দোয়া করি যখন বেশি বৃষ্টি হয় তখনও দোয়া করি যখন প্রচন্ড শীত হয় তখনও দোয়া করি রোগগ্রস্ত হই তখনও দোয়া করি বিপদগ্রস্ত হই তখন আমরা দোয়া করি কার কাছে দোয়া করি আল্লাহ পাকের কাছেই দোয়া করি এমনকি যারা অমুসলিম তারাও শেষবারের মতো কমপক্ষে ও গড বলে চিৎকার দিয়ে তারা ওঠে এই গডটা কি অবশ্যই তিনি হলেন আল্লাহ পাক এইভাবে অনুভূতির মাধ্যমে আমরা আল্লাহ পাকের সন্ধান পেয়ে থাকি যেমন আল্লাহ বলছেন ও নুহান ইজ নাদা মিন কাবলু ফাস্তাজাবেন আল্লাহ স্মরণ করো নুহুকে পূর্বে সে যখন আহ্বান করেছিল তখন আমি সারা দিয়েছিলাম তার আহ্বানে নু আলাহাল্লাম সহ অসংখ্য নবী রাসুল আল্লাহ পাককেই আহ্বান করেছিলেন আল্লাহ পাক তার ডাকে সারা দিয়েছিলেন মুসা আলাহ সাল্লাম আল্লাহ পাককে ডাক দিয়েছিলেন আল্লাহ পাক তার ডাকে সারা দিয়েছিলেন শেষ নবী মোহাম্মদ সাল্লামও যুদ্ধের ময়দানে আল্লাহ পাককে ডাক দিয়েছিলেন আল্লাহ পাক তার ডাকে স্মরণ দিয়ে সারা দিয়েছিলেন এভাবে দেখা যায় যে অনুভূতির মাধ্যমে আমরা আল্লাহ পাককে চিনতে পারি সম্মানিত উপস্থিতি আমরা ইমানের প্রথম খুঁটি আরকানুল ইমানের প্রথম যেটা আল্লাহ পাকের প্রতি বিশ্বাস এটা সম্পর্কে সামান্য একটু আলোকপাত করলাম আমরা বিভিন্নভাবে আল্লাহকে চিনবো আল্লাহকে মানবো আল্লাহর প্রতি ইমান আনবো আল্লাহ পাক আমাদেরকে যেন আল্লাহকে চেনার আল্লাহকে মানার এবং কোরআন সুন্না অনুযায়ী চলার তৌফিক দান করেন আহমিন